খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলহের ছাত্রজীবন প্রসঙ্গে কিছু কথা শিয়া তাতা ও চেঙ্গিস খার হাতে নিশাপুরের আলম বুজুর্গ মনীষীগণের সাথে সাথে নিশাপুরের সুবৃহৎ লাইব্রেরি ও গ্রন্থসমূহ ধ্বংস হয়ে যাওয়ার পর ইলম অর্জনের দ্বিতীয় বৃহৎ কেন্দ্রটি ছিল বুখারায় হজরত খাজাবাবু প্রথমে খোরাসানে কিছু সংখ্যক আলেমের সঙ্গ লাভ করে বুঝতে পারেন যে যে জ্ঞান তারা তাকে দান করতেন তা তিনি অনেক পূর্বে তার মহান পিতা ও বাড়ির নিকটস্থ মাদ্রাসা থেকে হাসিল করেছেন এখানে তার সময় ব্যয় হয় এক বছর তারপর পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তিনি বুখারায় চলে যান এবং বুখারা তৎকালীন সময়ের ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র ছিল তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে বুখারার সবচেয়ে বুজুর্গ ও স্বনামধন্য আলেম হজরত মাওলানা হিসামুদ্দিন বুখারি রহমতুল্লাহ আলাই হজরত খাজা বাবা তার নিকট গমন করে নিজের জ্ঞান বিপাশার কথা জানালে তিনি তাকে সাদরী ছাত্র হিসাবে বরণ করে নেন তিনি চার বছর কাল তার নিকট শিক্ষা গ্রহণ করেন হজরত খাজা বাবা প্রসঙ্গে তার শিক্ষক হজরত মাওলানা হিসামুদ্দিন রহমতুল্লাহ আলহি আলহি বলেন আমি আমার শিক্ষকতার জীবনে এমন ধীশক্তি সম্পন্ন কোনো ছাত্র পাইনি সে নিজের পড়া শেষ করে তার চেয়ে উচ্চ ক্লাসের ছাত্রদের পড়াও শেষ করে ফেলতেন পরের দিন তিনি দ্বারস নিতে গেলে তার পাঠ্যানুক্রমের চেয়ে উচ্চ ক্লাসে পড়াও শোনাতেন তার শ্রদ্ধেয় শিক্ষক বলতে এই বালক কোনো সাধারণ পর্যায়ের নয় এর মধ্যে ঐশ্বরিক শক্তি বিদ্যমান রয়েছে তিনি আরও বলেন যে মুইন তার অমায়িক ও মধুর ব্যবহার দ্বারা মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রদের মন এভাবে জয় করেছিল যে সে চোখের আড়াল হলেই তার কুচ পড়ত তার সর্বশেষ কথা হলো অন্য ছাত্ররা যে পাঠ্যক্রম দশ বছরে শেষ করতে পারে না মুইন সেই পাঠ্যক্রম চার বছরই শেষ করেছে আল্লাহ শিক্ষক শিক্ষা সফরের পরবর্তী এক বছর হজরত খাজা বাবা সমরকন্দে কাটান বোখারার মতো সমরকন্দ তখন ইসলামী শিক্ষার কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল তিনি সেখানকার সবচেয়ে বড় আলেম হজরত মাওলানা শরফুদ্দিন সরাইউল ইসলাম মাওলানা জালালউদ্দিনের নিকটও পড়ালেখা লেখাপড়া করেন হজরত খাজা মইনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লাহ আলাইহ প্রসঙ্গে মাওলানা শরফুদ্দিন বলেন আমার এই ছাত্রটি হচ্ছে লাখো ঝিনুকের মাঝে এক মতি সম্মিলিত ঝিনুক মাওলানা জালালুদ্দিন বলেন মুইন হচ্ছে জ্ঞানের সূর্য অনেক সময় কোনো কিছু ব্যাখ্যা করতে আমরা তার নিকট থেকে কিছু নতুন তথ্য পেয়েছি বুখারা ও সমরকন্দে সেসব বিষয়ের উপর তিনি ভূতপত্তি অর্জন করেন এক কোরআন শরীফের ব্যাখ্যা ও অনুবাদ দুই সমস্ত হাদিস গ্রন্থের হাদিস ও তার ব্যাখ্যা ফেকা মানতিক সরা ব্যাকরণ ও উলমে ইলাহির প্রথম পর্যায় বুকারা ও সমরকন্দ থেকে শিক্ষা সফর শেষ করে হজরত খাজা বাবা ইরাক গমন করেন ইরাকে তিনি খুব কম সময় অতিবাহিত করেন তার এই সফর প্রসঙ্গে তিনি বলেন ফুলের সৌরভের আকর্ষণে বেকুল করে নিয়ে যায় আমার সব দিক যেথা সে ফুল চোখে পড়বে ঝুঁকিয়ে দিব কপাল আমার তার দিকে হজরত খাজা বাবা ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছলে সেখানে তিনি বুজুর্গদের খোঁজ নিলে তারা বলল যে এখানে হজরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির খানকা শরীফ রয়েছে আপনি ইচ্ছা করলে সাক্ষাৎ করতে পারেন অনেক বড় বুজুর্গ তিনি তার স্মরণ হলো তার আম্মার মৃত্যুর পূর্বে একদিন বুজুর্গদের প্রসঙ্গে আলোচনাকালে বলেছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের নামে একজন বুজুর্গ রয়েছে সে তোমার পিতার দিক থেকে সম্পর্কে তোমার মামা হন আর তোমার আমার দিক থেকে তিনি তোমার ভাই হন কথাটা স্মরণ হতেই তার সাথে দেখা করার ইচ্ছাটা প্রবল হলো তিনি হজরত গৌস পাকের খানকা শরীফে প্রবেশ করলেন এবং নিজের পরিচয় জানালেন এটা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহের সাথে তার প্রথম সাক্ষাৎ আইজা কিতাবের বর্ণনা অনুযায়ী এই সাক্ষাৎকালের সময়টি ছিল পাঁচশো পঞ্চাশ হিজুরিতে অর্থাৎ হজরত খাজা বাবার বয়স তখন একুশ বছর মাত্র এবং গোস পাকের বয়স তখন আশি বছর যেহেতু তার জন্ম সন হচ্ছে চারশো সত্তর হিজুরি আর খাজা বাবার জন্ম সন হচ্ছে পাঁচশো তিরিশ হিজুরি হজরত গাউস পাক এই পৃথিবীতে পদাচার করেছেন একানব্বই বছর পর্যন্ত পাঁচশো একষট্টি হিজুরিতে তিনি মৃত্যুবরণ করেন হজরত গৌস পাক রাজালানহু যখন হজরত খাজা বাবাকে প্রথম দর্শনেই বুঝতে পেরেছিলেন যে এই যুবক এক সময় তাসাউফে জগতের এক মহাশক্তিধর সাহসা হিসেবে আত্মপ্রকাশ করবে এ এক অমূল্যবান রত্ন এর হাতে অনেক লোক ইমান গ্রহণ করবে এবং মন্দিরে মকসুদে পৌঁছবে ঘোষ পাখির সঙ্গে সাক্ষাতের বিষয়টি ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে হজরত গাউস পাক স্নেহ ও আদর ভরা কণ্ঠে হজরত খাজা সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন হজরত খাজা বাবা তার বিগত জীবনের কথাগুলো তাকে শোনাচ্ছিলেন এবং সফর বা ভ্রমণের প্রতি প্রবল আগ্রহের কথাও জানালেন এবং কথা প্রসঙ্গে বললেন যে একবার হিন্দে সফর করার ইচ্ছা আছে এ কথা শুনে তিনি বলেন হে মঈনুদ্দিন হিন্দের জমিনে একটি ভাগ রয়েছে যার প্রতি ভয় ও প্রদর্শন করবে হজরত গৌস পাকের ভেগ্ন শব্দটি দ্বারা হজরত শাহেক আলী হজবির রহমতুল্লাহকে বোঝানো হয়েছে যিনি লাহোরের দাতা গঞ্জে বক্স নামে বিশেষভাবে পরিচিত